Tchau. dear Vani মুসলমানরা করতে পারে না মুসলমানরা খুব সুশৃঙ্খল জাতি দে আর ভেরি আমি জানি ফরিদপুরের লোকেরা খুব ডিসিপ্লিন মেনে জন্য মুসলমানরা কখনো বিশৃঙ্খলা করতে পারে গাজীপুরের কাশিমপুর এলাকায় কাশিমপুর জেলখানার নাম শুনছেন এত লোক মানুষের ধাক্কা পেছন থেকে আসছিল অন্যান্য মানুষরা সামনের দিকে করে এক লোক জায়গায় করলো সবাই মিলে পানি খাওয়াচ্ছে বাতাস দিচ্ছে আরেক লোক ছোট্ট একটা বাচ্চা নিয়ে বিপদে পড়ে গেছে সে বাচ্চাকে নিয়ে আসছে করোনার কথা শোনানোর জন্য কিন্তু ধাক্কার চোখে ওই বাবা সহ্য করতে পারতেছে কিন্তু বাচ্চা সহ্য করতে পারতেছে ভয়ঙ্কর অবস্থা মিনাস ট্রাম্পিডে যেরকম হয় গত কয়েক বছর আগে মিনাস ট্রাম্পিডে মিনাতে ধাক্কা ধাক্কিতে মানুষ মারা গিয়েছে তো মানুষের ধাক্কাটা এটা ভয়ঙ্কর এই আমি সব সময় বলি সবসময় অনেক বড় মাঠে প্রোগ্রাম করার কথা আমরা বলি যেখান দিয়ে সেফ এন্ট্রি সেফ এক্সিট থাকবে আজকে যেভাবে আমাকে আনা হয়েছে ধাক্কা ধাক্কি করে ভয়ঙ্কর অবস্থা ছিল তো প্রতিদিনে ধাক্কি এর মধ্য দিয়ে মুভ করা কঠিন কত যে ঘড়ি ছিঁড়ে গেছে সেদিন আল্লাহ ওই সমস্ত লোকদেরকে আরশের ছায়া ছায়া করে দিবেন যারা পরস্পর পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসত সাত শ্রেণীর ছায়া এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যারা একে অপরকে দুনিয়ার কোন উপকৃত করে তো তা জানো এর ওসিলায় তোমাকে আমি নাজার দিয়ে দিলাম মাফ করে দিলাম এই কথাটা যদি আল্লাহ সেদিন বলে কেমন হবে আর কিছু লাগবে আমরা তো নাজাত চাই একটা জিনিসে আমাদের ডিমান্ড সেটা কি ningún সমস্যা হয় আর তুমি এই যে মানাউট পিস রাখছো এটা যে কয় হাজার বছর আগে আল্লাহ অনেক পুরাতন কথা বলতে গেলে মুখের থুতু ঘাম এগুলো লেগে ময়লা হয়ে যায় এটা যে কত আগের মাউথ পিস আল্লাহ জানে তুমি একটা নতুন মাউথ পিস কিনবা কই তুমি কোথায় এই মাউথ পিসটা চেঞ্জ করতে হয় যেহেতু এটার সামনে ভাষণ দেয় আলোচনা করে সেটা ময়লা হয়ে যায় সেই বছরকে বছর এক মাউথ পিস দিয়ে আবার বিজনেস করতে চায় এটা ঠিক না তোমার মাউথ পিস চেঞ্জ করবা আর সাউন্ডটাকে আরেকটু স্ট্রং করে দাও ডানে বাই কেউ যেন না বলে হুজুর এদিকে মাইক দিয়ে শোনা যায় না ওইদিকে শুনতে পাচ্ছি না এমনটা যেন না হয় তাহলে আলোচনা মাঝখানে বিশৃঙ্খলা তৈরি হবে আর যারা আমরা যারা আমরা বসার সুযোগ পাই নাই তাদের ডাবল সবাব হচ্ছে আলহামদুলিল্লাহ পড়ে কারণ যারা বসে ওয়াজ শুনতেছে এরা শুধু ওয়াজ শোনার স্বভাব আর যারা দাঁড়ায় শুনতেছে এরা ওয়াজ শোনার স্বভাব আবার দাঁড়ায় যে কষ্ট করতেছে ওইটার স্বভাব কষ্ট আছে যেখানে স্বভাব আছে সেখানে তো যারা কষ্ট করে দাঁড়িয়ে শুনছে খুব লম্বা চোর আলোচনা করবো না অল্প সময়ের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করবেন শাহ আল্লাহ তিন দিন ব্যাপী ঐতিহাসিক চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী রজনী প্রথম রজনীতে আলোচনা করেছেন মুফতি আমির হামজা সাহেব চমৎকার আলোচনা করেন কোরআন সন্ন্যার আলোকে অল্প বয়স কিন্তু অনেক মেধা কিছু কিছু মরিচ থাকে না যে ছোট মরিচ কিন্তু ঝাল বেশি আছে না নাই আমির হামজা ভাইয়ের বয়স কম বাট অসাধারণ আলোচনা করে কোরআন থেকে কোট করে করে আলোচনা করে তো আমরা আমির হামজার ভাইয়ের জন্য দোয়া করি শুনলাম আজকে আরেক জান্নাতের মালিক হয়ে গেছেন উনি মানে ওনার আরো একটা কন্যা সন্তান হয়েছে তোমাদের মধ্যে ওই লোকটা বেশি কপালওয়ালা ভাগ্যবান যার প্রথম সন্তানটা কন্যা হয় কি হয় আপনাদের ঘরে প্রথম মেয়ে হয়েছে কার দেখি তুলি তো মিন বারাকাতিল ইনাস মিন বারাকাতিল মারাতি তাকিরুহা বিল ইনাস কোন নারী কতটা কল্যাণময় এটা বোঝার জন্য দেখতে হবে তার ঘরের প্রথম সন্তানটা কি প্রথম সন্তান যদি কন্যা হয় ওই ঘরে বরকত দেখে কিন্তু আমরা অনেকে কন্যা হলে খুশি হতে চাই না আছে না নাই এগুলো জাহেলদের স্বভাব জাহিলিয়াতের অভ্যেস ছেলে হইলে অনেক খুশি এলাকার সবাই মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে চেহারাটাকে বাংলা পাশের মতো এরকম করে ফেলায় আছে না নাই না ছেলে দেয় কে মেয়ে দেয় কে আবার ছেলে মেয়ে দুইটাই দেয় কে আবার অনেককে ছেলেও দেয় না মেয়েও দেয় না তিনি কে এজন্য ছেলে মেয়ে এটা আল্লাহ দান যাদের সন্তান হয় না তারা জানে এটা কত কষ্ট অনেকে আমাকে পার্সোনালি বলে দোয়া চায় হুজুর পনেরো বছর বিয়ে করেছি সন্তান হয় না দোয়া করবে দোয়া করি এদের জন্য এদের অন্তরে অনেক জ্বালা একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পাওয়া সে মা ডাক শুনবে মা হওয়ার তার বড় শখ এই জন্য মায়ের মর্যাদা তিনবার মা মা মা তারপর বাবা মা না হাক্তবে হোসনে সাহাবাতি রাসুল্লাহ আল্লাহ রাসুল সবচেয়ে ভালো আচরণ কার সাথে করবো তোমার মায়ের সাথে তারপর মায়ের সাথে তারপর তারপর বাবার সাথে তার মানে ইসলাম মাকে দিয়েছে গোল্ড মেডেল কি মেডেল তারপর মাকে দিয়েছে সিলভারের মেডেল ঠিক কিনা এরপর ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ মেডেল আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার তিনবার যদি ইসলাম মাকে কি মেডেল দিল গোল্ড মেডেল স্বর্ণ পদক তারপর মাকে দিল রৌপ্য পদক তারপর মাকে দিল ব্রোঞ্জ পদক বাবাকে দিল পুরস্কার একটা গর্ব তারপর আমরা খুশি কি বলে মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়া তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও মা পৃথিবীটা যদি পাঁচশো বার বিক্রি করেন যে টাকা পাবেন ওই টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ার কিনা যাবে এই গোটা দুনিয়াটাকে যদি দশ হাজার বার বিক্রি করেন যে প্রফিট পাওয়া যাবে ওই প্রফিটটা দিয়ে জান্নাতের একটা চেয়ার পাওয়া যাবে আর যে জান্নাতটা মায়ের পায়ের নিচে পড়ে আছে তাহলে ওই পা দুইটার দাম কত সোয়ানলা করতে পারলেন না কেন মায়ের মর্যাদা বেশি কারণ হামালাত বাবা পেটে ধরেনি পেটে ধরেছে কে

ওই জুতা পরেও যদি তোমার মা হাজার বছর হাঁটে তাহলে ওই যে ছোটবেলায় কত লক্ষ ঢোক দুধ তুমি তোমার মায়ের বুক থেকে খেয়েছো তার এক ঢোক দুধের শোধ আদায় হবে না মা মা